প্রত্যেকের জীবনেই এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না অনেকদিন আগে আমি একটা গল্প পড়েছিলাম আপনারা নিশ্চয়ই পড়েছেন এই বইটা বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না এই বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না এরকম অনেক কিছুই তো আমাদের জীবনে ঘটে থাকে আমার জীবনেও ঘটেছে আমার বাবার জীবনেও ঘটেছে আজকে আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে মর্মস্পর্শী কাহিনী নিয়ে আজকের গল্প অবিস্মরণীয় অন্তিম যাত্রা বাবার লেখা গল্প এই দ্য স্ক্রিপ্ট আমি স্ক্রিপ্টেরই ছবি থামলে দিয়েছিলাম বাবাও চলে গেছেন গত হয়েছেন দু সালে এখানে একটা পয়েন্ট বলে দেওয়া দরকার যে এই গল্পটা বাবার দাদুকে নিয়ে মানে আমার ঠাকুমার বাবাকে নিয়ে এবং তার মৃত্যুকালীন বয়স ছিল বিরাশি বছর এবং অদ্ভুতভাবে এই গল্পটা লিখেছেন বাবা এবং বাবাও যখন চলে গেলেন বাবারও কিন্তু বয়স বিরাশি বছর এটা ওই ব্যাখ্যানি তালিকায় হয়তো যুক্ত করা যায় যাই হোক আসল গল্পে আসি গল্পটার নাম অবসরণীয় অন্তিম যাত্রা লেখক স্বর্গীয় শঙ্করদেব গোস্বামী আমার বাবা গল্পটা বাবার দাদুকে নিয়ে বাবা দাদুমণি বলতেন দাদামণি বলতেন মানে আমার ঠাকুমার বাবাকে আর কি উনি থাকতেন জলপাইগুড়িতে আর আমাদের পরিবার থাকতো এখন বাংলাদেশে পাট গ্রামে তখন অবিভক্ত জলপাইগুড়ির মধ্যেই দুটোই ছিল আর কি যাতায়াত করা যেত পার্টিশনের পরে বা বাংলাদেশে চলে গেছে আমাদের পরিবার থাকতো বাংলাদেশে তো জলপাইগুড়ি থেকে বাবার দাদুমণি বাবার দাদু আর কি পাটগ্রামে গেছেন প্রত্যেক পুজোর সময় আগের থেকে খবর দিয়ে রেখেছিলেন আমার ঠাকুরদাকে যে পুজোর সময় দুর্গাপুজোর সময় বা দুর্গাপুজোর অব্যবহিত পরে যাবেন তো ইয়ে দুর্গা পুজোর সময় আসা হলো না লক্ষ্মী পুজোর সময় আসলেন তো বাবার কাছে আমি এর আগেও অনেক গল্প শুনেছি এক একজন মানুষ থাকেন না যে যাদের উপস্থিতি খুব আনন্দদায়ক বা তারা এক একটা মানে আসো মাতিয়ে রাখতে পারেন মজলিশি ধরনের মানুষ হন বা খুব দার্শনিক ধরনের মানুষ হন যে তাদের কাছ থেকে নানা রকম জীবন ধরনের জীবন যাপনের নানা রকম অনুপ্রেরণা পাওয়া যায় বাবার ঠাকুর দাদু ছিলেন এই দার্শনিক প্রকৃতির মানুষ এবং আধ্যাত্মিক চর্চাও করতেন তো তিনি এলেন লক্ষ্মী পুজোর পরে আসবার পরে আগে তাকে যেভাবে বাড়িতে সাধারণভাবে যেভাবে বাড়িতে সেকালে অভ্যর্থনা করা হয় সবাই সবাই অভ্যর্থনা করলেন সাথে বাবার বড় মামা আসছেন জলপাইগুড়ি থেকে বড় মামার সঙ্গে আমার ঠাকুরদার মুসলিম লীগ কংগ্রেস তখনকার দিনের যে সমস্ত রাজনীতির একেবারে তুঙ্গে থাকা বিষয়গুলো সেগুলো নিয়ে কথা হতো বাবা আবার বড় তার বড় মামাকে খুব ভয়ও পেতেন কারণ বাবাকে পড়া ধরতেন বলে বাবার বাবাকে পড়তে নিয়ে জোর করে পড়তে নিয়ে বসাতেন বলে আবার মজাও পেতেন কারণ নানা রকম ছড়া টড়া ইত্যাদিও শেখাতেন বড় বড় মামা যাই হোক তো কথা যেমন ছিল সেরকম বাবার দাদু মনিকে রেখে বাবার দাদুকে রেখে বড় মামা জলপাইগুড়িতে ফিরে গেলেন ঠিক মানে আগের থেকেই ঠিক ছিল যে আমাদের পাটগ্রামের বাড়িতে কিছুদিন থাকবেন বাবার দাদু তো বড় মা চলে গেলেন চলে যাওয়ার পরে দাদু খুব বাবা দাদু খুব ভোরে উঠতেন এবং নিয়ম ছিল বা বাবাকে খুব ভালোবাসতেন আর কি বাবাদের মানে আমার ঠাকুরদার ছেলে মেয়েদের মধ্যে বাবাদের ভাই বোনদের মধ্যে বাবা সর্বকনিষ্ঠ আর কি সবার ছোট সেই কারণেই কিনা জানি না বাবা খুব দাদুর বাবার দাদুর প্রিয় ছিলেন এবং দাদু আসলেই নিয়ম ছিল যে আমার এখানে ব্যক্তিগতভাবে সেই উত্তরাধিকারের যে সমরাস মজুমদারের উত্তরাধিকারের যে দাদুর কথা দেখেছি আমার ঠাকুরদার কথা যিনি এই ছোট অনিমেষকে নিয়ে তিস্তার মাথায় হাঁটতে যেতেন সেরকম আর কি দাদুও ওই পাটগ্রামে বাবাকে নিয়ে হাঁটতে বেরোতেন খুব ভোরে নিজেও উঠতেন খুব ভোরে এবং বাবাকেও ঘুম থেকে ডেকে তুলতেন যেটা বাবার একেবারেই পছন্দ ছিল না ছোট কোনো ছোট বাচ্চারই পছন্দ হয় না সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তো দাদু তাকে বুঝিয়ে বলতেন যে এরকম নানা রকম অনুপ্রেরণামূলক কথা বলতেন আধ্যাত্মিক কথা বলতেন যে এরকম সকালবেলা সূর্য দেখতে হয় সকালবেলা প্রকৃতিকে উপভোগ করতে হয় তাতে শরীর মন সবই ভালো থাকে তাজা থাকে তো তখনও সেই কথাগুলো সম্মুখভাবে উপলব্ধি করবার বয়স বাবার হয়নি ফলে সেগুলোকে গল্প উপদেশ পরামর্শ এভাবেই দেখতেন আর কি তো এরকম একদিন ফিরে এসে সবাই মিলে বসা হয়েছে বাড়িতে যেভাবে কেউ এলে আশেপাশে যারা থাকেন বাড়ির সদস্যরা যারা থাকেন তারা ঘিরে ধরেন তাদেরকে নিয়ে তাদের ঘিরে গল্পের আসর বসে সেরকম গল্পের আসর বসেছে সেখানে টুকটাক নানা রকম পারিবারিক কথাবার্তা হচ্ছে কুশল বিনিময় হচ্ছে হঠাৎ করে কিছুটা অপ্রাসঙ্গিকভাবেই ভাবেই বাবার দাদু হঠাৎ করে বললেন আচ্ছা তোমরা তো ওখানে সবাই আছো এটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আমার বলার আছে সেটা হলো যে আমি চাই আমি যেখানেই থাকি না কেন আমার মুখাগ্নি আমি মারা যাই প্রথম কথা হলো আমি জীবনে শেষ কটা দিন আর এখান থেকে আর জলপাইগুড়ি ফিরতে চাই না পাড়গ্রামে থাকতে চাই আমার ইচ্ছা সেটা আর আমার মনে হয় মনে হয় না আমি খুব বেশি দিন আর বাঁচবো বলে আর দ্বিতীয়ত আমি যখন যেখানেই মারা যাই তখন এই দাদু ভাই মানে আমার বাবাকে দেখিয়ে বললেন দাদু ভাই যেন আমার মুখাগ্নি করে তো সেটা তো কত ছোট বয়সে কোনো বাচ্চাকে এরকম মুখাগ্নি করাটা তো সাধারণত সামাজিকভাবে খুব সহজে নেওয়া যায় না কেউ তখন সামাজিকভাবে নেয়ও নি তাছাড়া তার সেই দাদুর ছেলেরা অর্থাৎ বাবার মামারা আছেন ঠাকুরদা সেই কথা বললেন তখন তৎসত্ত্বেও সে দাদামণি দাদুমণি বা খুব জোর দিয়ে আমার ঠাকুরদাকে মানে আমার ঠাকুরদার নাম প্রিয়নাথ গোস্বামী স্বর্গীয় প্রিয়নাথ গোস্বামী আমার ঠাকুরদাকে খুব জোর দিয়ে বললেন যে না আমার এটা ব্যক্তিগত খুব ইচ্ছা তুমি আমি যেখানেই থাকি না কেন ও যেন মানে আমার বাবার নাম করে বললেন যে ও যেন আমার মুখাগ্নি করে তো বাবা ঠাকুরদা বললেন ঠিক আছে আপনি যখন যাচ্ছেন না যখন যাবেন তখন দেখা যাবে এরকম ভাবে পরিস্থিতিটা হালকা করার চেষ্টা করুন তো এইভাবে দিন যায় ঠাকুরদা বাবার দাদা দাদুমণি প্রত্যেকদিন সকালবেলা বাবাকে নিয়ে হাঁটতে বেরোন একবার সকালবেলা একবার বিকালবেলা সকালবেলায় চুপচাপ সকালবেলায় শুধু প্রকৃতির প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে কিন্তু বিকালবেলার হাঁটাটা গল্প করার হাঁটা আর কি যেরকম উত্তরাধিকারে আমরা পড়েছি সমাজ মজুমদারের উত্তরাধিকার আমরা পড়েছি এবং দেখেছি ঠিক সে একদম সেইভাবে আর কি যে যেতে সাথে ওই ছোট বাচ্চাদের সঙ্গে যেসব ধরনের গল্প করা হয় আর কি পৌরাণিক গল্প তার নিজের জীবনের বিভিন্ন গল্প এগুলো টুকটাক নানা রকম গল্প করতে করতে গ্রামে ঘুরতেন পাটেশ্বরী মন্দির ছিল পাটগ্রামে পাটেশ্বরী মন্দিরে যেতেন বাবাকে নিয়ে তো এরকম যাচ্ছেন তো নিয়ে নানা রকম টুকটাক গল্প করতে করতে যাচ্ছেন তো এই বিকেল বেলাটা সেই জন্য যেহেতু প্রচুর গল্প শোনা যেত ছোটদের সবারই গল্প ভাল লাগে গল্প শুনতে ভাল লাগে বাবারও শুনতে ভাল লাগতো ভীষণ যার জন্য বাবার সকালবেলায় না বিকেলবেলায় দাদুর সঙ্গে হাঁটতে যাওয়াটা বাবার খুব আকর্ষণীয় ব্যাপার ছিল দাদুর আসলে তো দাদুর আরেকটা বৈশিষ্ট্য ছিল অভ্যেস ছিল সেটা হচ্ছে যে উনি কেউ এসে ওনাকে প্রণাম করলে সঙ্গে সঙ্গে প্রতি নমস্কার করতেন তো উল্টে প্রণাম করতেন আর কি হাত জল করে তো বাবা খুব ছোট ছিলেন তখন একদিন দেখেন যে বাবার রাস্তা যেতে যেতে পাটেশ্বরী মন্দিরে যাচ্ছেন যখন তখন বাবার দুই বন্ধু বাবার দুই সহপাঠী গ্রামেরই তাদেরকে আমিও দেখেছি তারা এদেশেই চলে এসেছিলেন তারা এসে রাস্তা দেখা হয়েছে তো স্বাভাবিকভাবে যেরকম আমরা এখনো করি যে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করি যেরকম প্রণাম করেছে তো সঙ্গে সঙ্গে প্রণাম করার সঙ্গে সঙ্গে দাদু এরকম হাত জোর করে তাদেরকে প্রণাম করেছেন তখন দেখে বাবার খুব হাসি পেয়েছে তো হাসি পেয়ে বাবা তখন বাবার দাদুকে মানে দাদু দাদুমণিকে জিজ্ঞাসা করেছেন যে তুমি এরকম আমার বন্ধুদের এরকম প্রণাম করো কেন হাত জোর করে প্রণাম করো মানে আমরা তো ছোট উঁচকে বড় মানুষ হলে তো একটা মানে প্রণাম করার মতো ব্যাপার থাকে মানে ছোট যুক্তি যেরকম হয় আর কি যে তো আমরা তো পুঁচকে মানুষ তো পুঁচকে মানুষদের এরকম প্রণাম করবার কি আছে তো তখন দাদুমণি বাবার দাদু তখন বাবাকে বুঝিয়ে বললেন দেখো দাদু আমাদের আসলে প্রত্যেকের মধ্যেই না এটা একজন করে ঈশ্বর থাকেন তো তাকে খুব যত্ন করতে হয় ভালোবাসতে হয় শ্রদ্ধা জানাতে হয় তো বড় মানুষদের মধ্যে বড় ঠাকুর থাকে তেমনি তোমরা যেরকম ছোট মানুষ ছোট মানুষদের মধ্যে ছোট ঠাকুর থাকে তাই যখন ছোট ঠাকুররা ছোট ছোট ঠাকুরদের যে মানুষদের মনে ছোট ঠাকুর থাকে তারা যখন প্রণাম করে সেই জন্য তাদেরকেও তখন প্রতি নমস্কার করতে হয় এই ধরনের সমস্ত কথাবার্তা শিক্ষাদান তখন দাদু করতেন আর কি টুকটাক চলছে তো এরকম দিন চলতে চলতে চলতে চলতে আরো কয়েকদিন পরে হঠাৎ করে জ্বর এলো খুব তো গ্রামের যে তখন ডাক্তারবাবু অশ্বিনী ডাক্তারবাবু তিনি দেখলেন খুব বেশি নয় একশো একশো এক এরকম একশো পেরোয়নি আমার ঠাকুরদা থার্মোমিটারে তো জ্বর আসলো সেকালের যেরকম চিকিৎসা ছিল চিকিৎসা হলো দাদুর আবার বাবার দাদুর আবার আয়ুর্বেদে খুব বিশ্বাস ছিল মকরধ্বজ তিনি খেলেন সব মিলে কয়েকদিন পরে সপ্তাহখানেক পরে জ্বরটা কমে গেল তো জ্বরটা কমে গেলেও কাশি থাকলো একটু ওষুধ খেয়ে কিন্তু একটা জিনিস হলো যেটা এই আমরা এখন করোনা অতিমারির যুগের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই করোনা করোনাতেও যাই যা হচ্ছে আমি জ্বরের প্রসঙ্গটা বলে বলছি যে দাদুরও তখন তাই হয়েছিল যে জ্বরটা চলে গেল বটে কিন্তু একটা খুসখুসে কাশি রয়ে গেল এবং খুব দুর্বল হয়ে পড়লেন তো যেন আগের থেকে একটু আরো চুপচাপ হয়ে গেলেন আর একটু দুর্বল হয়ে গেলেন বিকালবেলা ঘোরাটা বন্ধ হলো সকালবেলা যথারীতি ঘুরতে ঘুরতে যেতেন তো একদিন এরকম সবার সঙ্গে বসে গল্প হচ্ছে তো বাবাকে আমার ঠাকুরদাকে আর কি ঠাকুরদাকে বললেন হঠাৎ করেই কথার মাঝখানে আচমকাই বললেন এরকম যে আমার ঠাকুরদার নাম ধরে প্রিয়নাথ গোস্বামী ছিল আমার ঠাকুরদার নাম স্বর্গীয় প্রিয়নাথ গোস্বামী তো বললেন প্রিয়নাথ অনেক দিন হলো এসছি এবার আমাকে যেতে হবে তো এরকম অর্থবোধক কথা তো চট করে মানুষের মনে আসে না যে এর অর্থ কি হতে পারে কিন্তু বা মনে আসলেও মানুষ বুঝতে চায় না প্রিয় মানুষদের কাছে তো ঠাকুর তার পরিস্থিতিটা হালকা করার জন্য বললেন কোথায় আর অনেক দিন এসছেন এই তো সবে আসলেন মানে পাটগ্রামে আসার কথা বলছেন আর কি এই তো সবে আসলেন আর কয়েকদিন থাকুন এখানে তারপরে আপনার ছেলে মানে বাবার বড় নিয়ে যাবে বা আমি গিয়ে দিয়ে আসবো কিছু একটা করা যাবে তখন বলল না গো প্রিয় না আমি অনেক দিন এসছি এবার আমাকে যেতেই হবে তো বাবার কথা বাড়ালেন না অন্য প্রসঙ্গে কথাটাকে করিয়ে দিলেন আমার ঠাকুরদা নিয়ে সেদিনের মতো সেই প্রসঙ্গটা সেখানে ধামাচাপা পড়ে গেল তারপরে একদিন সকালবেলায় উঠে বাবার দাদু দাদুমণি আর কি হঠাৎ করে উঠে বললেন যে আমার আমার ঠাকুমার ডাক নাম ছিল বুলু যে বুলু এরকম আমার একটু গাটা ম্যাচ ম্যাচ করছে আমাকে একটু সকালবেলায় সকাল সকাল স্নান করতেন সকাল নটা দশটার মধ্যে স্নান করে ফেলতেন আমাকে একটু গরম জল করে দিও তো তো ঠাকুমার সঙ্গে সঙ্গে যেরকম হয় আর কি সব বাড়িতেই তাড়াতাড়ি এসে ঠাকুরদার কপালে হাত দিয়ে বললেন জ্বর তো নেই তবে গাওয়া গান ম্যাচ করছে যখন ঠিক আছে খাবেন স্নান করবেন গরম জলে স্নান করবেন করে দেবো তো করলেন নিয়ে তারপরে আরো একটা কথা বললেন ডেকে নটা ঠাকুমাকে যে আজকে তোমরা একটু তাড়াতাড়ি খাওয়া খাওয়া দাওয়াটা রান্না বান্না খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি মেটাবে আর ঠাকুরদার নাম করে বললেন যে ও যেন বাড়িতে থাকে আমি আজকে ভাবছি তিনটার গাড়িতে যাব তো ও যেন বাড়িতে থাকে ও যেন আমাকে রওনা করে দেয় তো ঠাকুর তো বললেন না আপনি এই শরীর খারাপ নিয়ে আপনি একা যাবেন কেন তাহলে আমিও আপনাকে আপনার সঙ্গে আপনার সঙ্গেই যাবো দাদা বললেন না তোমাকে তো ব্যস্ত হতে হবে না তোমাকে এখনই যেতে হবে না তুমি আমাকে রওনা করে দিয়েও ভালো হবে তাহলেই হবে তো যা হয় আর কি আবারও বলছি যেরকম যে এরকম তথ্যবোধক তো মানুষ বুঝলেও বুঝতে মানে মানে ইচ্ছে করে না আর কি মানুষের প্রিয়জনদের ক্ষেত্রে তো যাই হোক যখন দাদুমণি অত বয়োজ্যেষ্ঠ মানুষ জোর দিয়ে বলছেন যখন তখন সবাই আমার বড় পিসি আমার বড় পিসির নাম ছিল সাধনা সাধনা বিশ্বাস <clears throat> বড়পিসি তখন গ্রামে একটা স্থানীয় প্রাইমারি স্কুলে বড়পিসি সে যুগে খুব ভালো স্নাতক স্তরে খুব ভালো ফল করেছিলেন আর কি ফলে শিক্ষিকা হিসাবে খুব সহজেই গ্রামের একটা স্কুলে চাকরি পেয়ে গেছিলেন চাকরি করছিলেন বললেন ওকেও যেন ও যেন আজকে স্কুলে না যায় একটু বাড়িতে থাকতে বলো তো এরকম বলছেন দেখে উনি হঠাৎ করে তো সিরিয়াসলি বলছেন দেখে বাড়ি সবারই একটু খারাপ লেগেছে আর কি সবার একটু দুশ্চিন্তা হয়েছে যে কেন বলছেন এরকম আর ঠাকুরদাকে তো আগে বলেই রেখেছেন একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন তো তারপরে এরকম স্নান করলেন স্নান করার পরে বারোটা নাগাদ চুপচাপ শুয়ে আছেন একটা নিজের ঘরে যে ঘর থাকার ব্যবস্থা চুপচাপ শুয়ে আছেন বারোটা নাগাদ আরেকবার ঠাকুমাকে ডাকলেন ঠাকুমাকে ডেকে বললেন যে তোমার কি রান্নাবান্না হয়েছে তো ঠাকুমা বললেন না এখনো তো কিছু কাজ বাকি রেখেছে গৃহস্থ বাড়িতে বারোটার মধ্যে আর কটা বাড়িতে রান্নাবান্না শেষ হয় বড় একান্নবর্তী পরিবার হয়তো সেই তখন আগেকার দিনে তো আরো কঠিন ছিল ফলে রান্নাবান্না শেষ হয়নি তখন একটু বিরক্ত হয়ে বললেন একটু তাড়াতাড়ি কর তোমাদেরকে বললাম না তো দাদুকে এরকম সচরাচর খুব বিরক্ত হতে বা বিরক্তি প্রকাশ করতে কেউ খুব একটা দেখতো না আর কি কিছু মানুষ থাকেন না খুব সদানন্দ মানুষ আর কি যে সবসময় হাসি খুশি তাদের মধ্যে বিরক্তি প্রকাশ খুব একটা দেখা যায় না বিরক্তি তো মানুষের মধ্যে আসবেই কিন্তু বিরক্তি প্রকাশ খুব একটা দেখা যায় না বাবার দাদু ছিলেন ঠিক সেই ধরনের মানুষ তো এরকম বিরক্তি প্রকাশ করতে গেলে গিয়ে যেহেতু করলেন আরো ভয়টা আরো বাড়লো যাই হোক বলছেন যখন তখন ঠাকুরদাও বললেন উনি যখন এত করে বলছেন তাড়াতাড়ি রান্না শেষ করো তর্ক করো না আর আমার বরভূষিকে বললেন যে তুমিও আজকে বাড়িতে থাকো আমরাও থাকছি বলছেন যখন বারে বারে বয়োজ্যেষ্ঠ মানুষ তো এর ভারে এরকম ভাবে আরো কিছুক্ষণ গেল বেলা দুটোর সময় তখন একদম প্রায় ঝিমিয়ে গেছেন এটা কিন্তু মানে কোনো রকম বাড়তি অন্য কোনো কিন্তু অসুখ এর মধ্যে অসুখ অসুখের আভাস ইঙ্গিত জ্বর ইত্যাদি কিচ্ছু নেই সেই দিনেরই ঘটনা সকাল থেকে আস্তে আস্তে আস্তে আস্তে ডিটেরিয়েট করছে শরীরের অবস্থা খারাপ হচ্ছে তো দুটো নাগাদ মানে একেবারে ঝিমিয়ে রয়েছেন আর কি তো দুটো নাগাদ হঠাৎ করে ঠাকুরদাকে আমার ঠাকুরদাকে আর কি প্রিয়নাথ বলে ইশারায় ডাকলেন তখন আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে ইশারায় ডাকলেন ইশারায় ডেকে মানুষের অন্তিম অবস্থায় যেরকম হয় আর কি কথা বলতে খুব কষ্ট হচ্ছে এরকম করে বা হাতে বা পকেটে ফতুয়া পড়তেন ফতুয়ার পকেটে একটা পকেট গীতা থাকতো বাঁ হাতটা ওই পকেটের গীতার উপরে আর ডান হাত দিয়ে আমার ঠাকুরদাকে কিছু একটা ইঙ্গিত করছেন তো ঠাকুরদা প্রথমে যেরকম হয় আমাদের অনেকেই প্রিয়জন বিয়োগের অভিজ্ঞতা যাদের আছে তাদের আমরা দেখেছি এরকম তারা তো প্রথমে বুঝতে পারেননি তারপরে মাথা করে একেবারে মুখের কাছে কান নিয়ে গিয়ে কিছু বিড়বিড় করে বলার চেষ্টা করলেন আর কি তাতে খুব কষ্ট করে বুঝে তার মনে হলো যে যেন উঠোনে তুলসী তলায় নিয়ে যেতে বলছেন এবার ইঙ্গিতটা একেবারে স্পষ্ট তো কিছুক্ষণ চুপ করে বসে রইলেন মানে বাবা তো বাবার তার স্মৃতি কথায় লিখেছেন এই লেখাতে যে আমি বাবাকে দেখলাম কিছুক্ষণ এরকম ভাবে মুখে হাত দিয়ে চুপচাপ করে মাথা গুঁজে মোড়াতে বসে আছেন যখন হাত সরালেন দেখা গেল যে চোখ দিয়ে জল বেড়াচ্ছে আর কি অবিরল ধারায় কারণ এতক্ষণে ইঙ্গিতটা স্পষ্ট হয়ে গেছে তো উঠোনে নিয়ে যাওয়া হলো আবার গ্রামে যে ডাক্তারবাবু ছিলেন তখন অশ্বিনী ডাক্তারবাবু তাকে খবর পাঠানো হলো কিন্তু খবর আসলো যে তিনি নেই তিনি জলপাইগুড়িতে গেছেন রোগী দেখতে ঠাকুরদার বন্ধু এবং জলপাইগুড়ির প্রথিতযশা আপনার অনেকেই নিশ্চয়ই নাম শুনেছেন চিকিৎসক এবং রাজনীতিক সেকালের কংগ্রেসী নেতা ছিলেন চারুচন্দ্র সান্যাল আমার ঠাকুরদার বন্ধু তো সে চারু সন্ধ্যালকেও খবর পাঠানো হলো তো দেখা গেল যে তিনিও এশিয়াটিক সোসাইটির একটা অনুষ্ঠানে কলকাতা গেছেন কেউই নেই তারপরে পাড়ার যে পুরোহিত মশাই তাদের তাকে ঠাকুরদা ডেকে পাঠালেন তো তিনি এসে দেখে টেকে তিনি ঠাকুর তাকে বললো আমার খুব একটা ভালো লাগছে না তোমরা দেখো যে চিকিৎসা তাড়াতাড়ি ব্যবস্থা কি করা যায় তো ইতিমধ্যে জলপাইগুড়ি থেকে চেষ্টা চরিত্র করে অশ্বিনী ডাক্তারবাবুকে নিয়ে আসা হয়েছে তো তিনি এসে তখন একটা ইঞ্জেকশন দিতে যাওয়াতে ঠাকুরদা তখন বাধা দিয়ে বললেন যে তখন ইঙ্গিতটা খুব স্পষ্ট হয়ে গেছে যে না থাক আগে শান্তিতে যেতে দাও নিয়ে অশ্বিনী ডাক্তারবাবু এরকম ইঞ্জেকশনটা না দিয়ে তখন একবার পালস দেখছেন এবং তারপরে স্টেথ দিয়ে হার্টবিট পরীক্ষা করছেন আর কি স্পন্দন পরীক্ষা করছেন আপনারা জানেন যে মানে মানুষ প্রথমে নাড়িতে হাতে তারপরে গলায় তারপরে কনুইয়ে তারপরে পায়ে এভাবে আস্তে আস্তে যখন জীবনের লক্ষণগুলো কমে আসতে থাকে তখন এভাবে পরীক্ষা এসে পরীক্ষাগুলো করলেন এবং স্টেথো দিয়ে পরীক্ষা করে একসময় জানালেন যে হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেছে বাবার দাদুমণি চলে গেছেন বাড়িতে কান্নার রোল উঠল এবং এখানে আশ্চর্যের ব্যাপার যে এই ঠাকুরদাকে যেদিন বলেছিলেন যে প্রিয়নাথ আমি অনেকদিন এসেছি আমাকে যেতেই হবে এবার চলেই যেতে হবে সেই দিন বলেছিলেন যে আমি পরশু দিন তিনটে দশের বিকেল তিনটে দশের গাড়িতে যাব ওই সময় পাটগ্রামে কোনো ট্রেন ছিল না জলপাইগুড়ি ফেরবার তখন ছিল না এখনো না তো প্রশ্নই আসে না তো এই ধাঁধাটা কেউ উদ্ধার করতে পারেনি যে তিনটে দশের গাড়ি কখন তিনটে তিনটে দশের কারণ তখন তিনটে দশের ট্রেন ছিলই না অথচ যে মুহূর্তে ডাক্তারবাবু স্টেথো নিয়ে বসেই ছিলেন আর কি বুকে কানে দিয়েই ছিলেন তো যে মুহূর্তে হৃদস্পন্দন থেমে গেল তখন সবাই খেয়াল করলেন ডাক্তারবাবুই খেয়াল করালেন যে উনি বিনাথ তুমি আমাকে বলছিলেন না যে উনি বারবার বলছেন তিনটের গাড়িতে যাবেন তিনটের গাড়িতে যাবেন তিনটে বা তিনটে দশের গাড়িতে যাবেন আমরা বলেছিলাম যে এটা শরীরের দুর্বলতা কারণে বয়স হয়ে যাওয়ার কারণে এরকম মানে প্রলাপের প্রলাপ বকছেন কিন্তু আদৌ কিন্তু ব্যাপারটা না এই দেখো ঘড়িতে দেখো কটা বাজে দেখা গেল যে তার হৃদস্পন্দন থেমে যাওয়ার সময় ঠিক তিনটে দশ যে কথাটা দাদুভাইকে ঠাকুরদাকে মানে অন্ততপক্ষে বাহাত্তর ঘন্টা আগে নির্দিষ্ট করে বলেছিলেন একদম তিনটে দশের গাড়িতে কাটায় কাটায় তিনটে দশ তারপরে বাবাকে বাবার হাত দিয়ে মুখাগ্নি হয় সেসব বর্ণনা এখানে বাহুল্য কিন্তু মূল যে এখানে খেয়াল করার মতো বিষয়টা যে অদ্ভুত ব্যাপার যেটা ব্যাখ্যা মেলার নাম শুরুতে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম গল্পটা যে বুদ্ধিতে যে আর ব্যাখ্যা মেলা না যেটা সম্ভব হয় কি করে মানুষের জীবন তো মানে স্ক্রিপ্টেড নয় চিত্রনাট্য অনুযায়ী চলে না যে হঠাৎ করে দাঁড়িয়ে নেমে আসে সেখানে কেউই জানি না আমরা যে কখন চলে যেতে হবে সেখানে একদম নির্দিষ্ট করে বাহাত্তর ঘন্টা আগে একদম তিনটে দশের গাড়িতেই যাব হয়তো কাকতালীয় হয়তো কোনো এর মধ্যে কোনো অদ্ভুত কিছু ঘুরতে না যাওয়াই ভালো জানি না আমি কিন্তু এটা ঠিক আপনারা সবাই নিশ্চয়ই একমত হবেন যে এর ব্যাখ্যা এই ঘটনার ব্যাখ্যা কিন্তু বুদ্ধিতে মেলে না বাবার গল্পটা শেষ এবার আমার জীবনের গল্পটা বলি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে মানে, আমরা জলপাইগুড়িতে থাকতাম আমাদের যৌথ পরিবার এই ঠাকুরদার মেয়ে আমার মেজ পিসি আমাদের সঙ্গে থাকতেন অকাল বিধবা হয়ে আমাদের সঙ্গে থাকতেন এবং এই মেজবি ছিল খুব ছোটবেলার থেকে আমি যখনই মেজো খুব গল্প করতেন বিভিন্ন রকম গল্প করতেন আমি খুব গল্প শুনতে ভালোবাসতাম ছোটবেলায় উনিশশো আটশো জলপাইগুড়িতে উনিশশো আটষট্টি সালে বন্যার গল্প যেরকম খুব শুনতে ভালোবাসতাম আমার বহুবার শুনেছি এরকম বহু বইও পড়তেন নানা রকম ছোটদের যেরকম হয় আর কি প্রচুর গল্প শুনতে ভালোবাসতেন এবং ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বহুবার খুব ছোটোর থেকে মানে যখন আমি মৃত্যু কথাটা শুনলে তখন আমার মৃত্যুর অভিজ্ঞতা বলতে ঠাকুমাকে চলে যেতে দেখা মানে আমার কাছে একটা বিভীষিকা আমি মনে আছে আমি শ্মশান দিয়ে জলপাইগুড়ি শ্মশানের মাসকলার বাড়ি শ্মশানের সামনে দিয়ে যাওয়ার সময় অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকতাম মানে মৃত্যু ব্যাপারটা সম্বন্ধে আমার খুব ভয় ছিল একটা তো তখন থেকেই মানে আমার ভালোবেসি মানে মেজু পিসি আমাকে বলতেন বারবার বলতেন আর কি যে এরকম আমি যখন মারা যাব এর থেকেই বাবার দাদুমণির মতো যে আমার মুখাগ্নি কিন্তু তুমি করবে এবং এটা স্বাভাবিকভাবে শুনতে কারো ভালো লাগার কথা না কারণ সাধারণত বাবা মা বেঁচে থাকলে এটা করতে দেওয়া হয় না আর কি ছোটদের এটা নিয়ে একটা সংস্কার আছে হিন্দু পরিবারে তো ফলে বাড়ি কেউই এটা পছন্দ করতেন না মাঝের ঘটনা অনেক বড় আমি সেটাকে আর এই কাহিনীটা দীর্ঘায়িত করতে চাইছি না যেটা ঘটনা সেটা আমার জীবনের ক্ষেত্রে খুব আশ্চর্যজনক আমার ভালোবেসে যেদিন চলে গেলেন সেদিন তার পরের দিন হ্যাঁ, মুখাগ্নি আমি করলাম না যেহেতু সবাই আপত্তি করলেন বাড়ির বড়রা মুখাগ্নি বাবাই করলেন মুখাগ্নির কথা বলতেন এবং সঙ্গে সঙ্গে বলতেন যে আমার শ্রাদ্ধের কাজটা তুমি করবে যেদিন শ্রাদ্ধ হওয়ার কথা তার ঠিক আগের দিন রাত থেকে ভাইয়ের ভীষণ শরীর খারাপ আমার বড়দিন অসম্ভব পেটে ব্যথা বমি হচ্ছে সবুজ বমি এবং পরদিন ওকে সকালবেলায় কোনো কোনোভাবেই কমলো না এবং ওকে শিলিগুড়িতে নিয়ে যেতে হলো চিকিৎসার জন্য অবস্থা রীতিমতো আশঙ্কাজনক বাবা সঙ্গে গেলেন এদিকে শ্রাদ্ধের সম্পূর্ণ সমস্ত আয়োজন সম্পূর্ণ আমাদের কিছু নিমন্ত্রিত ছিলেন সেসব আয়োজন সম্পূর্ণ কিন্তু বাবাকে চলে যেতে হলো ছেলেকে নিয়ে তখন ভাইয়ের অবস্থা খুবই খারাপ মানে ডাক্তার অনুপম সেন তখন বলেছিলেন যে প্যানক্রিয়াসের সমস্যা আছে খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে হবে বাবা চলে গেলেন এবং যেহেতু সেদিনের কাজটা করতেই হবে আয়োজন সম্পূর্ণ এবং খুব অদ্ভুতভাবে বাড়িতে অন্য কেউ নাই বলে কাজটা কিন্তু আমাকেই করতে হলো আমার করার কয়েক ঘন্টা আগেও কোনো কথা ছিল না কিন্তু কাজটা শেষ পর্যন্ত হলো আমার হাত দিয়ে এইটুকু একেবারেই পারিবারিক ঘটনা বললাম একটাই কারণে ওই আগের ঘটনাটা মনে করে দেওয়ার জন্য যে মানে কিছু কিছু বিষয় সত্যি সত্যি কথায় আছে আমাদের জীবনে থাকে যে বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না আজকে গল্প এই পর্যন্তই ধন্যবাদ